আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এফএনএম ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আকরামুল হক বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নে এই মুসাফুর ইউনিয়নের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে ছোট ফেনী নদী বন্ধুরা আজকে আমরা ছোট ফেনী নদী দেখব দেখতে দেখতে নদী সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন ফেনী নদী দেখতে দেখতে তার সম্পর্কে তথ্যাদি জেনে নিই ছোট ফেনী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো বারো কিলোমিটার গড়প্রস্থ একশো সাতচল্লিশ মিটার এবং নদীটির প্রকৃতি সরফিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ফাওবি কর্তৃক ছোট ফেনী নদীর প্রদত্ত পরিচিত নম্বর পূর্বাঞ্চলের নদী নং শূন্য ছয় ছোট ফেনী নদী কুমিল্লা ফেনী নোয়াখালী জেলার উপর দিয়ে একে বেঁকে বয়ে গেছে নদীটির উৎসমুখ হচ্ছে কাকটি নদী মোহনা সন্দ্বীপ চ্যানেলে এসে পতিত হয়েছে নদীটির গড় দৈর্ঘ্য একশো কিলোমিটার বা সত্তর মাইল গোটা বছর জুড়ে এই নদীতে ছোট ছোট নৌকা চলাচল করে বর্ষা মৌসুমে ফেনী নদীর কানায় কানায় বড়ে উঠে এবং বাড়ি বর্ষণের ফলে প্রবল স্রোত আর গুণিফাকে এই নদীটির প্রতি বাঁকে বাঁকে ক্রমত উত্তাল হয়ে উঠে এই নদীকে মুহুরি নদীও বলা হয় ছোট ফেনী নদী ভারতের পার্বত্য ত্রিপুরা রাজ্যে উৎপত্তি হয়ে বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ পূর্ব ভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে গুণবতীর কাছে নোয়াখালী জেলায় প্রবেশ করেছে আর দক্ষিণে প্রবাহিত হয়ে সন্দ্বীপ চ্যানেলের উত্তর পূর্বে বামনি নদীতে পড়েছে এই নদীর বাঁকের সংখ্যা অনেক বেশি ডাকাতিয়া গুমতি প্রভৃতি জলধারা এই নদীর সঙ্গে মিলিত হয়ে যে প্রবাহ জালিকা সৃষ্টি করেছে তা এলাকার ভূভাগকে কয়েকটি নাতিবৃহৎ আয়তক্ষেত্রে বিভক্ত করেছে নদীটির এই অবস্থায় দুইশো বিশ দশমিক মিটার উত্তর ও নয়শো দশ দশমিক দুই দুই ছয় শূন্য পূর্ব দ্রাঘিমা লক্ষ্য করা যায় বন্ধুরা মুসাপুরের পাশ দিয়ে ছোট ফেনী নদীর যে অংশটুকু প্রবাহমান এর প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে আমরা যেতে যেতে যতবারই দেখতেছি ততবারই মুগ্ধ হচ্ছি নদীর দুই পাশে অসংখ্য ছোট ছোট মাছ ধরার নৌকা করে জেলেরা মাছ ধরতেছে এখানে একটি সুইচ গেট আছে এই ছোট নদী এখানে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে যার ফলে বঙ্গোপসাগর এবং ছোট ফেনী নদী এবং ফেনী নদী মিলে একটি বৃহৎ মোহনা তৈরি করেছে এর ফলে এখানে বর্ষা মৌসুমে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে যার ফলে আশপাশের অনেক ভূমি ভেঙে ভেঙে নদী এবং সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে বাংলাদেশ সরকারের উদ্যোগে এখানে একটি বেড়িবাঁধ এবং ক্লোজার নির্মাণ করা হয়েছে যার ফলে এ অংশের ভাঙনটা অনেক অংশে রোধ করা সম্ভব হয়েছে এই ছোট ফেনী নদীর উপরে আশপাশে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এখানে অনেক মানুষ মাছ ধরে তাদের জীবন অতিবাহিত করে থাকে বন্ধুরা আমরা যখন এখানে আসলাম আসার পথে একটা ব্যানার লক্ষ্য করলাম সেখানে লেখা ছিল ইলিশ মাছ ধরা নিষিদ্ধকরণ প্রসঙ্গে এর ফলে আমরা যা জানতে পারলাম এই ছোট ফেনী নদীতে অসংখ্য ইলিশ মাছ ধরা পড়ে ভরা মৌসুমে তবে আমরা যখন আসলাম তখন ইলিশ মাছ ধরা বন্ধ থাকার কারণে তা আমাদের দেখা সম্ভব হয় নাই বঙ্গোপসাগরের মোহনা হওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেল দিয়ে অসংখ্য টলার ফিশিং বোট এই ছোট ফেনী নদীর মোহনায় এসে এখান থেকে ফেনী নোয়াখালী কুমিল্লা ঢাকা বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে থাকে ফেনী নদীর পাশে জেগে ওঠা চরগুলোতে আশপাশে অঞ্চলের লোকেরা ধান চাষ করে থাকে এর ফলে পুরো ফেনী নদীর পাশটা সবুজে সবুজে ভরে উঠেছে বন্ধুরা আপনারা যারা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ঘুরতে আসবেন আশা করি আপনারা ছোট ফেনী নদীটি দেখে যাবেন এখানে আরেকটি বড় ট্যুরিস্ট স্পট রয়েছে তা হচ্ছে মুসাফুর ক্লোজার যা নোয়াখালী কুমিল্লা ফেনী অঞ্চলের মানুষের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র তো আপনারা যারা মুসাফুর ক্লোজার আসবেন আসার পথে এই ফেনী নদীটা দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আশা করি লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন আর আমাদেরকে যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানানোর থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ